উনিশে ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশ সাল তখন মতিলাল সিং বলেছিলেন যে আমার আর কিছু বলার নেই এটা এই সম্পত্তি বংশধ্বের মধ্যে ভাগ হয়ে যাবে কিন্তু তখন মতিলাল সিং যারা বংশধর ছিলেন তারা ঠিক করলেন যে ওনার আদর্শ মতো আমরা এই ট্রাস্টকে রেখে দেবো এবং উনি যা যা চেয়েছেন ওনার প্রিয় জিনিস যেমন দরিদ্রনারায়ণ সেবা বিধবাদের পেনশন দেওয়া তারপরে শিক্ষাদান দুস্থ হিন্দুদের জন্য শিক্ষা দাও সেটা উনি চেয়েছিলেন তার জন্য তিনি শিশুরী কলেজ এছাড়া তিনি চেয়েছিলেন সেবা পূজা যে জগন্নাথ দেবের গৌরাঙ্গ মহাপ্রভু তারও সেবা পূজার ব্যবস্থা করেছিলেন ওই বেলগরিয়া ঠাকুর বাড়িতে